Namaste. Good morning, everybody. Sharmisham Sostir Bhavatu Sharmisham Sa শান্তির্ভবতু সর্বে পূর্ণা ভবতু সর্বেশাং মঙ্গলাং ভবতু সর্বে ভবন্তু সুখিনা शर्वीशन्तु निरामय भद्राणि पश्यन्तु मा कश्चित् Bhavi Om Santi Santi Santi, Santi. My dear brothers and sisters of universe, it's a great opportunity